আমি এই প্রথম তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম তুমি কাঁদছ কেন আমার কণ্ঠ শোনা মাত্রই সে কান্না থামিয়ে দিল আমাকে তার এত কাছে পেয়ে সে তার ছোট ছোট হাত দুটি দিয়ে আমাকে অনুভব করার চেষ্টা করতে লাগলো আমি খেয়াল করলাম সে আমার থেকে দূরে চলে যাচ্ছে যেন সে ঘৃণা ভরে আমাকে বলতে যাচ্ছে এত দিনে আমাকে মনে পড়লো এই দশটা বছর কোথায় ছিলে তুমি আমি তাকে অনুসরণ করলাম দেখলাম সে হুইল চেয়ারে ভর করে খুব সাবধানে তার রুমের দিকে চলে গেল আমি আবার জানতে চাইলাম কেন সে কাঁদছে প্রথমে সে তার কান্নার কারণ আমাকে বলতে চায়নি আমি শান্তভাবে তার সাথে কথা বলতে লাগলাম এরপর এরপর সে তার কান্নার কারণ আমাকে খুলে বলল সে যখন তার কান্নার কারণ বলছিল আমি তা মনোযোগ দিয়ে শুনছিলাম আর কাঁপছিলাম বলতে পারেন কি ছিল সেই কারণ তার ছোট ভাই উমার যে তাকে প্রতিদিন ধরে ধরে মসজিদে নিয়ে যায় সে এখনও তাকে মসজিদে নিতে আসেনি তাই সালেমের ভয় হচ্ছিল না জানি আবার মসজিদে যেতে দেরি হয়ে যায় আর সে মসজিদের সামনের কাতারে বসার জায়গা না পায় তাই সে উমার আর তার মাকে চিৎকার করে ডাকছিল কিন্তু তারা কেউই তার ডাকে সাড়া দিচ্ছে না দেখে সে কাঁদতে শুরু করে সালেমের কাছে কথাগুলো শুনে আমি তার পায়ের কাছে পড়ে গেলাম দেখলাম তখনও সালেমের চোখ বেয়ে অজোর ধারায় অস্ত্র ঝরিয়ে পড়ছে তার পরের কথাগুলো আমি আর সহ্য করতে পারছিলাম না আমি আমার হাত দিয়ে তার চোখের জল মুছে দিতে দিতে বললাম এই জন্যই কি তুমি কাঁদছিলে সালেম জি সে বলল মুহূর্তের মধ্যেই আমি আমার বন্ধুদের কথা ভুলে গেলাম ভুলে গেলাম দাওয়াতের কথা আমি বললাম সালেম তুমি কেঁদো না তুমি কি জানো আজ কে তোমাকে মসজিদে নিয়ে যাবে সালেম বলল জানি উমার না সালেম উমার নয় আজ আমি তোমাকে মসজিদে নিয়ে যাব আমার কথায় সালেম যেন খুব অবাক হলো সে কিছুতেই আমার কথা বিশ্বাস করতে পারছিল না আমি আমার হাত দিয়ে তার চোখের পানি মুছে দিলাম আমার হাত তার হাতের উপর রাখলাম আমি তাকে আমার গাড়িতে করে মসজিদে নিতে চাইলাম কিন্তু সে আপত্তি জানালো সে গাড়িতে যেতে চাইল না বলল মসজিদ খুব কাছেই আমাকে ধরে ধরে নিয়ে যাও শেষ কবে যে আমি মসজিদে ঢুকেছিলাম আমার মনে নেই কিন্তু এত বছর ধরে যত পাপ আমি করেছি তার জন্য এই প্রথম আমার মনে একটা ভয় ও অনুতাপ অনুভব করলাম পুরো মসজিদ ছিল মুসল্লিতে ভরপুর কিন্তু তবুও দেখলাম একদম সামনের কাতারে সালেমের জন্য একটা জায়গা রেখে দেওয়া হয়েছে বুঝতে পারলাম মসজিদে সালেম মুসল্লি হিসেবে বেশ পরিচিত আমরা একসাথে জুমার খুদ্া শুনলাম নামাজের সময় সালেম আমার পরে পরে রুকু সিজদায় যাচ্ছিল কিন্তু আমার মনে হচ্ছিল আমি তার পরে পরে রুকু সিজদাহ করছি সালাতের পর সে আমাকে একটা কোরআন এনে দিতে বললো তার কথা শুনে আমি অবাক হলাম সে তো অন্ধ সে কি করে কোরআন করবে আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করতে চাইলাম কিন্তু তার অনুভূতিতে আঘাত লাগতে পারে সেরকম কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না আমি তাকে একটা কোরআন এনে দিলাম সে বলল কোরআন থেকে সুরা কাহাব বের করে দিতে আমি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম সে আমার হাত থেকে কোরআনটা কেড়ে নিল সেটি মুখের সামনে ধরল আর সুরা কাহাফ পড়তে লাগলো ইয়া আল্লাহ পুরো সুরা কাহাফ তার মুখস্থ আমি যেন কোনোভাবেই এই দৃশ্য বিশ্বাস করতে পারছিলাম না আমি নিজেই নিজের প্রতি লজ্জিত হলাম এই অন্ধ সন্তানের কাছে আমি কতই না তুচ্ছ আমিও একটি কোরআন হাতে নিলাম তখন আমার পুরো শরীর কাঁপছিল আমি কোরআন তিলাওয়াত করেই যাচ্ছি করেই যাচ্ছি আমি আল্লাহর কাছে বারবার মাফ চাইছিলাম আর বলছিলাম হি আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও হি আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না মুহূর্তেই শিশুদের মতো কান্না করতে লাগলাম মসজিদে তখনও কিছু মুসল্লি অবশিষ্ট ছিল যারা সুন্নত ও নফল আদায় করছিল আমি লজ্জিত হলাম তাই কোনো রকমে কান্না চেপে যেতে চাইলাম কিন্তু আমার চাপা কান্না দীর্ঘায়িত হলো আর শরীর খুব কাঁপছিল আমি তখন অনুভব করলাম একটি ছোট্ট হাত আমার মুখমণ্ডল স্পর্শ করছে আর আমার চোখের পানি মুছে দিচ্ছে এটা ছিল সালেম আমার অন্ধ পুত্র সালেম আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম বললাম সালেম তুমি অন্ধ নও তুমি অন্ধ হতে পারো না অন্ধ তো আমি চোখ থাকা সত্ত্বেও যে তার হীরের টুকরো ছেলেকে চিনতে পারেনি আমরা বাপ বেটা বাড়িতে চলে আসলাম ততক্ষণে আমার স্ত্রী সালামের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছিল কিন্তু সেই উদ্বিগ্নতা আনন্দশ্রুতে পরিণত হলো যখন সে জানতে পারল সালামের সাথে আমিও আজকে জুমা আদায় করেছি সেদিন থেকে আমি আর এক ওয়াক্ত সালাতো সারিনি আমি আমার খারাপ বন্ধুদের ত্যাগ করেছি এবং মসজিদে নিয়মিত সালাত আদায় করে এরকম কিছু মানুষকে বন্ধু করে নিয়েছি তাদের সাথে মিশতে মিশতে আমি ইমানের স্বাদ অনুভব করতে লাগলাম তাদের কাছ থেকে আমি এমন কিছু শিখছিলাম যা আমাকে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবাতে লাগলো আমি কোনো ধর্মীয় বক্তৃতা মিস করতাম না প্রায়ই আমি পুরো কোরআন তেলাওয়াত করতাম অনেক সময় সেটা এক মাসের মধ্যেই আমি সব সময় আল্লাহর স্মরণে থাকতাম ভাবতাম তিনি অবশ্যই আমার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দিবেন আমি আমার পরিবারের দিকে মন দিলাম আমার স্ত্রীর চোখে মুখে সবসময় যে ভয়ের রেখা দেখা যেত সেটাই আর নেই এক টুকরো হাসি আমার ছেলে সালামের মুখে লেগেই থাকত যে কেউ তার এই হাসি দেখত তারা বুঝতে পারত সে সম্ভবত দুনিয়ার সব কিছুই অর্জন করে ফেলেছে আল্লাহর এই বিশেষ রহমতের জন্য তার শুক্রিয়া আদায় করলাম একদিন আমার ইমানি বন্ধুরা মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কিছুটা দূরে যাওয়ার নিয়ত করল আমি যাব কি যাব না এটা নিয়ে দ্বিধায় ভুগছিলাম আমি ইস্তেখারা করছিলাম এবং আমার স্ত্রীর সাথে আলোচনা করলাম আমি ভেবেছিলাম সে আমাকে যেতে নিষেধ করবে কিন্তু হলো তার উল্টোটা এটা শুনে সে খুবই খুশি হলো এবং যাওয়ার জন্য আমাকে বেশ উৎসাহ দিল কারণ সে ইতিপূর্বে কখনো কোথাও যাওয়ার আগে তার সাথে পরামর্শ করতে দেখেনি আমি সালেমের কাছে গেলাম এবং বললাম আমাকে কিছুদিনের জন্য দাওয়াতি কাজে বের হতে হবে সে অশ্রু সজল চোখে আমার দিকে তার দুই বাহু প্রসারিত করে দিল আমি তাকে বুকে জড়িয়ে নিলাম তার কপালে গালে চুমু খেলাম আমার স্ত্রী খালেদ উমার আর সালেমের কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম দাওয়াতি কাজে প্রায় সাড়ে তিন মাসের মতো সময় আমি বাহিরে ছিলাম সেই সময়টাও আমি যখনই সময় পেতাম ফোনে আমার স্ত্রী সন্তানদের সাথে কথা বলতাম আমি তাদের অনেক মিস করতাম বিশেষ করে সালেমকে আমি তার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল ছিলাম কিন্তু আমি চলে আসার পর থেকে সবার সাথে কথা হলেও তার সাথে আমার কোনো কথাই হয়নি আমি যখনই ফোন করতাম হয় সে স্কুলে থাকতো নয়তো মসজিদে যখনই আমি আমার স্ত্রীকে বলতাম যে আমি সালেমকে কতটা মিস করছি সে আনন্দে আর গর্বে হাসত শুধু শেষবার যখন তাকে সালামের ব্যাপারে জিজ্ঞেস করি সেবার তাকে আগের মতো উৎফুল্ল মনে হয়নি তার কণ্ঠস্বর কেমন যেন বদলে গেল আমি বললাম সালামকে আমার সালাম দিও সে শুধু বলল ইনশাআল্লাহ এরপর চুপ করে গেল এর কিছুদিন পর আমি বাড়ি ফিরে এলাম দরজায় আওয়াজ করলাম আমি ভেবেছিলাম সালেমই আমার জন্য দরজা খুলে দিবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে সেবার দরজা খুলে দিল খালেদ তার বয়স ছিল চার বছরের মতো খালেদ আমাকে বাবা বাবা বলে ডাকতে শুরু করে দিল আমি তাকে কোলে তুলে নিলাম আদর করলাম কিন্তু কেন জানি না যখন থেকেই ঘরে ঢুকলাম তখন থেকেই আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল এক অদ্ভুত রকমের চাপা ভয় আমি শাইতানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইলাম আমার স্ত্রীর কাছে ছুটে গেলাম দেখলাম তার চেহারা আগের মতো সতেজ নেই জগতের সকল দুঃখ যেন তার চেহারায় এসে ভর করেছে আমাকে দেখে সে অপ্রস্তুত হয়ে গেল এবং ভালো আসতে এরকম অভিনয় করতে লাগলো আমি তাকে বললাম কি হয়েছে তোমার কিছু না সে জবাব দিল আমি আবার জিজ্ঞেস করলাম সালেম কোথায় সে কিচ্ছু বলল না মাথা নিচু করে ফেললো তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো হঠাৎ আমি ভয়ে ঘুরে গেলাম আমি কাঁদতে শুরু করলাম চিৎকার করে বললাম সালেম কোথায় তখন আমার চার বছরের ছেলে খালেদ তার অস্পষ্ট স্বরে বলল বাবা সালেম ভাইয়া জান্নাতে চলে গেছে আমার স্ত্রী এটা সহ্য করতে পারল না সে কাঁদতে কাঁদতে দ্রুত রুম ছেড়ে চলে গেল পরে জানতে পারলাম আমি চলে যাওয়ার দুই সপ্তাহ পর সালেম জ্বরে আক্রান্ত হয় আমার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু সে আর সেরে ওঠেনি জ্বরের ওসিলায় সে আল্লাহর সাক্ষাতে চলে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের কাছ থেকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আপনার অতি মূল্যবান সাবস্ক্রাইবটি আশা করছি যাতে পরবর্তীতে এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ